আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালামু আল্লাহ রসুলহিল আমিন ওয়ালা আলিহি ওয়াসাবিহি আজমাইন আম্মাবাদ আউজ বিল্লাহি সামিউল আলিম মিনে শৈতন রজিম মিন হামজিহি ওয়ানকফিহি ওয়ানাফসিহ বিসমিল্লাহ রহমান রহিম প্রশংসমাত্র আল্লাহর জন্য শান্তির ধারা বর্ষিত হোক মোহাম্মদ সাল্লাহু আলী ওসালামের প্রতি সুপ্রিয় শ্রোতামণ্ডলী ক্যাপশন দেখেছেন যে মুফতি রেজাল করিম আবরার হানাফি দেবন্দী ওলেমাই আহলে হক হিসাবে দাবি করে তার আমরা ধারাবাহিক পর্যায়ে কিছু মিথ্যাচার আপনাদের সামনে পেশ করেছিলাম তো আজকে একটি মিথ্যাচার যে ইমাম বুখারি রহমুল্লার নামে আজকে একটি মিথ্যাচার করেছে এবং সেটা স্পষ্ট ধরা পড়েছে আপনারা দেখবেন প্রশ্ন করতে পারেন রুহুল আমিন ভাই এগুলো তো ফিত না এগুলো আলোচনা করলে এগুলো তো স্বাভাবিক ফিত না হয় ভাই কি করব বলেন যেসব আলেম ওলেমা মসনদে বসে তারা যদি মিথ্যাচার করে এক দুই আলেম ওলেমা যদি আলেম ওলেমাকে সম্মান শ্রদ্ধা না করে কথা বলে এবং দাজ্জাল কাজ্জাব বাটপার হাবিজাব সবগুলো বলে তো আমরা কি করব আমরা তো সাধারণ জনসাধারণ তাই কিনা এই জন্যই আলোচনা করতে হচ্ছে কেননা আপনারা দেখেছেন মুফতি আবরার সাহেব তিনি শেখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ মুজাফর বিন মহসেন হাফিজাহুল্লাহ এবং আহলে হাদিস বিভিন্ন আলেম ওলেমাকে এমন অকথ্য ভাষায় তিনি গালিগালাস পর্যন্ত করেন মানে গালিগালাস মানে এতটাই কটু মন্তব্য কটু বাক্য ব্যবহার করে যে একজন আলেমের জন্য কখনোই শোভনীয় নয় যেমন মুজাফর বিন মোহসেন হাফিজুল্লাহকে কাজদা মিথ্যুক দাজ্জাল অনায়াসে তার প্রায় আলোচনায় এগুলো পাওয়া যায় শব্দগুলো ভাষাগুলো পাওয়া যায় তার আমাকে একবার চুকুম বুদায় নাকি একটা বলেছিল আপনারা দেখেছেন তো এবং বিশেষ করে মনে রাখবেন মানুষ ভুল করবে আমিও ভুল করি সকলে ভুল করবে কল্লুবানি আদম খাত্তা প্রত্যেকটা আদম সন্তান ভুল করবে এটা স্বাভাবিক কিন্তু সেই ভুলগুলোকে সামনে রেখে বইগুলোকে হাতে নিয়ে মানুষের সামনে ভিডিও বানিয়ে এটা দাজ্জাল এটা কাজাব মানে এই হাবিজাবি বাটপার চুকুম্বুদাই হাবিজাবি এগুলো যখন করে মানে তিনারা যখন আলে হাদিস আলেমদের কিছু কিছু ভুল ভ্রান্তিগুলোকে নিয়ে দাজ্জাল কাজাব মিথ্যক প্রতারক বাটপার এই সমস্ত ভাষাগুলো ব্যবহার করে তার মানে বোঝা যাচ্ছে যে তাদের দ্বারা কোনো ভুল হওয়া সম্ভব নয় কারণ রেজাল করিম আবরার প্রায় দেখা যাক দেখা যায় যে মুজাফর বিন হোসেন আব্দুর জাকে বাটপার কাজাব এগুলো বলেই থাকে কেন কেননা মুজাফর বিন হোসেন কোনো লেখাতে হয়তো ভুল করেছে আমি তো এটা মনে করি যে সামনে মাইক আছে যে মাইক ধরেছে কথা বলেছে তার দ্বারা ভুল হওয়া স্বাভাবিক এটা হবে এটা অস্বাভাবিক কিছু নয় দুই নম্বর পয়েন্ট যে হ্যাঁ কলম ধরেছে লিখতে গিয়েছে তার ভুল হবেই স্বাভাবিক বড় আল্লামা জাউল্লাহ জামাকসারি এরকম বড় বড় ব্যক্তিগণ মুফাসিগণ তারাই ভুল করেছে এর জন্য তাদের লেখাগুলোকে নিয়ে সামনে কাজ্জাব দাজ্জাব মিথ্যুক বাটপার প্রতারক তারপরে চুকুম্বুদাই এইসব ব্যবহার করা একজন আলমের জন্য শোভনীয় নয় যেহেতু তিনি এইসব মানে আগে থেকে আহল আলেমদের বক্তৃতা তাদের লেখনীকে নিয়ে মানুষের সামনে প্রকাশ করছে যারা মিথ্যুক কাজ্জাব ধোকাবাজ তার জন্য আমাদেরকে লাইভে আসতে হচ্ছে এবং আলোচনা করতে হচ্ছে কারণ তারা যদি করে আর আহলে হাদিস আলেম আলেমা তারা জব দেয় না তাদেরকে এড়িয়ে চলে তারপরে যেহেতু বারবার বারবার তাদের অনুসারী ভক্তবৃন্দ আমাদের কাছে সে ভিডিও লিঙ্ক পাঠাচ্ছে তোমাদের মুজফ্ফরে এই মিথ্যা কথা বলেছে আব্দুল কেটা করেছে সেটা করেছে এই জন্য জব দিতে হচ্ছে যে ভাই আমরা যদি ওলেমাই দেবন্দি বেরোলবি যারা আছে তারা যে লেখনী এবং তাদের যে বক্তৃতা যেগুলো আমরা শুনি ইউটিউব সোশ্যাল মিডিয়াতে তাদের যদি বক্তৃতার আমরা ভুল ধরতে লাগি তাহলে তাদের গোটা বক্তৃতা যদি এক ঘন্টা থাকে নব্বই মিনিট মানে এক ঘন্টার মধ্যে পঞ্চাশ মিনিট বাদ চলে যাবে দশ মিনিট হয়তো সত্য কথা আছে তাদের যদি আমরা অপারেশন শুরু করতে শুরু করি তাদের তাদের মানে হক খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যাবে কিন্তু আমাদের আলে বলে বা তারা করে না তারপরে বারবার যেহেতু এত রিকোয়েস্ট আসছে তার জন্য আমি ধারাবাহিক পর্যায়ে কিছু তার মিথ্যাচার খেয়ানত তবে মনে রাখবেন এর আগে আমি দেখেছি যে হাদিস নিজে জাল করেছে ইমাম আহমেদ বিন হাম্বালের কলকে আল্লাহ রসুল নামে চালিয়ে দিয়েছে সে বুখারির দু হাজার তেরো নম্বর মাসিহুর হাদিস আন ইহিদা আশারাতা রাখা পড়েছে ওখানে হবে আলা আমি দেখিয়েছি তারপরেও ভিডিওটা সে স্বীকার করেনি এরকম তার উস্তাদ মৌলানা আব্দুল মালিক আব্দুল মতিন সাহেবের একটা ভুল আমি রেফারেন্স ভুল তাহাকে পেশ করেছি তারই জবাব দিতে গিয়ে আবদারের তারপরে মুখ খোলে নাই তো আমি একাধিক তার ভুল দেখিয়েছি তাদের দ্বারা ভুল হওয়া সম্ভব আমি বলেছি তো আমারও ভুল হওয়া সম্ভব কেননা যে মাইক ধরবে সে ভুল করবে স্বাভাবিক তো ক্ষেত্রে তার জন্যই তারা যেহেতু বাড়াবাড়ি করছে বিষয়গুলো নিয়ে বিভিন্ন বক্তৃতা আর ক্রিয়া অংশ কেটে তারা দেখাচ্ছে মানুষকে এই যে কাজজাব মিথ্যক ধোকাবাজ দাজ্জাল তার জন্য তাদের কিছু ভুল আমরা শেয়ার করতে চাইছি এটা ফিতনা নয় এটাকে বলবো আমরা tit for tat anti venom anti venom হিসাবে কেন তারা দেখি আলেম ওলামাকে সম্মান তারাই করে না নিজের আলেম কিন্তু আলেম ওলামাকে সম্মান করে না আমি বলবো বিশেষ করে আমাদের এই আবরার ভাইকে যে ভাই আপনার তো শাহেক আমি যতটুকু জানি মৌলানা আব্দুল মালিক সাহেব তার একটা বই আছে যে উম্মের ঐক্য পথ ও পন্থা মৌলানা আব্দুল মালিক হাফেজাহুল্লাহ তার লেখা বই এ বইটাতে চমৎকার চমৎকার কিছু বিষয় আলোচনা করা হয়েছে বিশেষ করে আদাবুল ইকতলাফের উপরে ইকতলাফুল তানাজুর কাকে বলা হয় আদাবুল ইকতলাফ ইকতলাফ হলে কিভাবে সেটার আদাব রক্ষা করতে হবে এই বিষয়গুলো আপনি একটু অন্তত পড়েন বইটা আর পড়ার পর আপনার চেহারাটা দেখবেন আপনি যেভাবে মানে গুলো পেশ করছেন জনসাধারণের সামনে আলেম ওলামাকে গালিগালাজ এবং বিভিন্ন রকমের শব্দ ট্যাগ দিয়ে এটা কতটুকু আছে আপনি শুধুমাত্র আব্দুল মালিক সাহেবের কাছে পড়েছেন হাদিসের ইজাজত নিয়েছেন এটা নয় বরং তিনি যে লেখাগুলো লিখেছে এগুলো প্রতি একটু আমল করেন আমি যতদূর জানি শেখ মুজাফর বিন মোহসেন হাফেজাহুল্লাহ সঙ্গে একবার আব্দুল মালিকের মাদিনাতে দেখা হয়েছিল এবং সেখানে কিছু কুশল বিনিময় হয়েছিল কিছু কথাও হয়েছিল শেখ মুজাফর বিন মোহসেন হাফেজাহুল্লাহ তিনি বলছিলেন তারপরে মুজাফর বিন মহাসিন হাফিজুল্লাহ তিনি নিজে বলেছেন যে আব্দুল মালিক সাহেবের যা মানে তার যে আখলাখ এবং তার ব্যবহার অত্যন্ত ভালো এরকম মানুষ পায় মুশকিল তার মানে বিশেষ করে ব্যক্তিত্বের উপরে মুজাফর ইমা হোসেন খুব তাদিল করছিল প্রশংসা করছিল তো আমি বলছি যে আপনি তার কাছ থেকে একটু আদাবটা শিখবেন আব্দুল মালিক সাহেবের কাছ থেকে একটু আদাবটা শিখবেন এবং ইকতলাফি রায় আপনি রাখতে পারেন কিন্তু সেই রায়গুলোকে কীভাবে জনসাধারণের সামনে পেশ করছেন এগুলো একটু দেখাটা জরুরি কেননা আপনি যেভাবে ইকতলাফি বিষয়গুলো নিয়ে আলোচনা করেন আলিমদেরকে বিশেষ করে যে ট্যাগগুলো দেন যে ভাষা প্রয়োগ করেন এটা একজন আলিমের কখনোই কাজ না আলেম ভুল করতে পারে মুজাফর আব্দুর রাজাক ভুল করেনি বা ভুল করবে না এটা আমার আমি বলছি না ভুল করতে পারে কিন্তু সে ভুলগুলোকে আপনি এমনভাবে উপস্থাপন করছেন আদাবল ইকতলাফ এই শর্তে আজ থেকে আসছেন একটু দেখবেন আপনারই শাক বইটা আলোচনা করেছি আমি বেশ কয়েকবার পড়েছি তো যাই হোক তারপরে আপনার কিছু ভুল আজকে নিয়ে আসবো সেই বিষয়টি ছোট্ট ভুল যদি এটা মানে ভুল কিছুই না আপনি ভুল করেননি আমি আমি মানি এটা আপনার ভুল না এটা আপনার মিস্টেক এটা অবশ্যই একটা ছোট্ট একটা ভুল বড় কিছু ভুল নয় তারপরে যেহেতু আপনারা মুজাফর বিন মোহসেন তারাবির একাত সংখ্যায় কোনটা বানান ভুল লিখেছে মুজাফর বা উচ্চারণ ভুল লিখেছে এটা নিয়ে আপনারা বলছেন যে কাজ্জা মিথ্যুক এটা জানে না এবার আলাদি সাইফ হয়ে গেছে এই যে বানান ভুল নিয়ে আপনারা মুজাফর ইবনে মাস্তানের উপরে তানকিদ করেছেন এবং বলছেন টিটকিরি মেরেছেন যে বানান লিখতে পারে না উচ্চারণ লিখতে পারে না এবার আহলাদেশের আলেম শাইখ মাশায়েখ হয়ে গেছে এই জন্য আপনার ছোট ভুলগুলোকে এখন আমাদেরকে সামনে পেশ করতে হচ্ছে কিছু করার নেই কেন শুরু করেছেন খেলা আপনারা তাই আমরা আপনাদের সঙ্গে একটু সামিল হলাম দেখি কে কত দূর পারে আর আমি বলছি যে আপনার যতগুলো আমি আলোচনা শুনি নেই রেগে কিছুদিন থেকে শুনছি প্রত্যেকটা আলোচনাতে ভুল আছে প্রত্যেকটা আলোচনা দু মিনিট আলোচনা করলে ওর মধ্যে আপনি ভুল আছে মিথ্যা কথা বলেছেন রেফারেন্স দিয়েছেন ভুল সমস্ত কিছু ভুল যেটা আমি ধারক পর্যায়ে আপনাদেরকে দেখিয়ে আসছি যে হাদিস জাল করেছেন আরবি ভারত ভুল পড়েছেন তারপরে এর আগে একটা রেফারেন্স আপনি ভুল দিয়েছেন আলবান রেমল্লার নামে এগুলো জবাব আপনি এখন পর্যন্ত দেননি মুনকাতে হাদিস এটাকে গোপন রেখে আপনি আলোচনা শুরু করে দেন এগুলো আমি দেখিয়েছি তো যাই হোক আজকে আমরা কথা আর বাড়াচ্ছি না ছোট্ট একটা আপনার ভিডিও যেহেতু আপনারা বানান ভুল কেউ ভুল বলে দাজ্জাল কাজ্জাব আপনারা বলেন তার জন্য বানান ভুল কেউ আপনাদের কাছে যেহেতু ভুল এবং বানান ভুল করলে সেটা দাজ্জাল কাজ্জাব হয়ে যায় একটু তাহাকে ভুল করলে দাজ্জাল কাজ্জাব বাটপার ফিতনাওয়াজ হয়ে যায় তো এগুলো আপনাদেরকে সহ্য করতে হবে কিছু করার নেই আসেন ninety six point four Bangladesh F M এ আপনি একদিন হয়তোবা আলোচনা করছিলেন পাঁচে মে আপনি আপনার ফেসবুক থেকে এই ভিডিওটা শেয়ার করেছিলেন তাকে সেখানে একটা বিষয় যে তারাবি সুন্নাথ না নফল এই বিষয়টা ফতোয়া দিয়েছিলেন সেই আলোচনার মধ্যে একটা আপনার ভুল আছে দেখি আমরা সেই ভুলটা আপনাদের সামনে শোনাবোনার চেষ্টা করছি সৌদি থেকে আমাদেরকে শুনছেন আচ্ছা দেখেন দেখি জি আমরা ভিডিওটা চালাচ্ছি সৌদি থেকে আমাদেরকে শুনছেন রয়েছেন হাকিম লোকমান তিনি লিখেছেন মোহতারাম তারাবির নামাজকে শাব্দিক অর্থে নফল নামাজ বলতে কোনো সমস্যা আছে না এখানে আমরা বুঝতে হবে শরিয়ার ইবাদাত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে যে তারাবির নামাজ সুন্না নফল নাকি ওয়াজিব নাকি মানে ইবাদতের অনেকগুলো স্তর বিন্যাস আছে রসুল আসলামের কর্মের হিসাবে প্রথম আমাদেরকে প্রথম যে বিষয় খেয়াল করতে হবে যে আল্লাহ রসুল আলহি হাদিসে বলেছেন বাদি বিসুন্নতি ওয়া সুন্নাতিল রাশিদিন আল মাহদিয়িন আলাইহা বিন অর্থাৎ খুলাফায়ে রাশিদিন যে কাজটা এই যে একটা হাদিস বলেছে এখানে ভুল আছে আপনাদের আলোচনাটা আবার শুনেন উনি বলছেন হাদিসটা যে ফালাই ফালাইকুম সুন্নাতি ইয়াসনাতি দেখলে ফরাশিদিন মাহাদিন এটা বুখারির হাদিস দেখেন আবার শোনেন আমি পেছনে দিই রসুল আসলামের কর্মের হিসাবে প্রথম আমাদেরকে প্রথম যে বিষয় খেয়াল করতে হবে যে আল্লাহ রসুল সাল আলহি বুখারির হাদিসে বলেছেন কাসীরা বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আলাইহা বিন অর্থাৎ খুলাফায়ে রাশিদিন যে কাজটা করবেন সেটা উম্মার জন্য সুন্নাহ দেখেন আপনি যদি হাদিসের কিতাবাদে পড়েন আমি খুব দূরে যাচ্ছি না আমাদের আপনার আলোচনাটা আরো বারবার শুনে নেবেন উনি বলেছেন যে সেই বুখারিতে আছে আল্লাহ রসুল বলেছেন বলেছেন যে ফালাইকুম বিসুন্নাতি ওসনাতে খোলাফার আসে দিন মাহাদিন এটা বুখারির বর্ণনা তাই বলে চালিয়েছে আমি কাছে বুখারি আমি আছি আমি দেখেছি বেশ কয়েকটা নুস্কা আছে বাংলা আরবি উর্দু ইংরেজি এবং বুখারি যেটা মাখরাই শামেলাতে যেটা প্রকাশ করা হয়েছে উর্দু দারুসালাম থেকে প্রকাশ করেছে আমি বেশ অনেকগুলোই বুখারি চেক করে দেখেছি মাখরাই শামেলাতেও যে বুখারি আছে সেটাকে চেক করে দেখেছি তবে আপনি যে ইবারত পড়েছেন চ্যালেঞ্জ করলাম বুখারিতে নাই ভাই বুখারিতে এই ইবারত মজুদ নাই বুখারিতে এই ইবারত মজুদ নাই বুখারিতে এই হাদিস এই মতন মজুদ নাই হান্ড্রেড পার্সেন্ট এখন যদি আপনি বলেন যে না আছে আপনি বলবেন বুখারি কোথায় আছে আমি পাইনি না বুখারিতে নেই এই ভারত বুখারিতে নেই নেই নেই হান্ড্রেড পার্সেন্ট নেই কোনো সন্দেহ ব্যতীত এই ভারত বুখারিতে নেই যে ফালাই কুম্বি সুন্নাতি ও সুন্নাতে খোলাফা রাশিদিন ও মাহাদিন এই হাদিস বুখারিতে নেই হান্ড্রেড পার্সেন্ট নেই কিন্তু আপনি বলেছেন যে সেই বুখারিতে এই ইবারত মজুদ আছে আপনি চালিয়েছেন বুখারির দোহাই দিয়ে কিন্তু এটা আপনার ভুল এক নিঃসন্দেহে ভুল বুখারিতে হাদিস নেই আমি ভুলটা এই জন্য ধরলাম যেহেতু আপনি মুজাফর ইবিন হোসেন হাফিজাহুল্লাহ এবং আহলে হাদিস আলেম ওলেমাদের আপনারা বানানো ভুল ধরেছেন হ্যাঁ, আমার কাছে বই আছে আপনারও আলোচনাতে আমি দেখেছি তারাবির একাত সংখ্যার উপর আপনি বানানো ভুল ধরেছেন যে কে ফানজুরি করেছে এই মানে এই বানানগুলো আপনারা ভুল ধরেছেন মাহকুবকে মানে বানানগুলো মিস্টেক এই বইটাতেও আছে দলিশা নামাজের মাসাইল বইয়ের আব্দুল মতিন সাহেব তিনি চারশো পৃষ্ঠার পর থেকে তিনি আলোচনা করেছেন মুজাফর বিন মাসলামের বানানো ভুল পর্যন্ত ধরেছে এবং সেখানে কটু মন্তব্য করেছে যে একটা উচ্চারণ লিখতে পারে না সে নাকি আহ্লাদ সে বড় আলেম মানে এই ধরনের তার জন্য আপনাকে বললাম যে আপনি একটা রেফারেন্স আপনি বুখারি নামে চালিয়ে দিলেন বুখারিতে ইবারত মজুদ নেই আছে সোনা নারবার কিতাবে আছে কিন্তু বুখারিতে হাদিস নেই সোনা নারবাতে আছে এটা আমরা অস্বীকার করি না হাদিসের সহি এটা আমরা অস্বীকার করি না কিন্তু আপনাকে এই জন্যই ধরলাম বা আপনার পয়েন্টটা দিলাম যে ভাই মুখ মাইক যে ধরবে তার দ্বারা ভুল হবে যে কলম ধরবে তার দ্বারা ভুল হবে অবশ্যই এখানে আপনাকে আদাবলিক তেলাফ বজায় রাখতে হবে যে আপনি যখন ইকতলাপ করছেন আপনার আদব আপনার কায়দা ইকতলাপ কিভাবে আপনি মেনটেন করবেন কিভাবে সমাধান দিবেন আপনার রায় ভিন্ন হতে পারে সেখানে আলেম ওলেমাদের সঙ্গে আপনি আমার সঙ্গে আপনাকে চুকুম উদয় আমাকে বলছেন আমি কিছু মাইন্ড করি না আমার ব্যক্তিত্বের উপরে যার অভিযোগ করে আমি কোনোদিন কমেন্টে রিপ্লাই করি না হ্যাঁ দলিলিক যখন আলোচনা হয় তখন আমি খণ্ডন করি তো একজন আপনি আলেম মানুষ আপনাকে আলেম বিশ্বাস করি আপনি বিশেষ করে আলাউদ্দিন জিহাদি বেদাতির খণ্ডন করেছেন আপনার প্রতিটা ভিডিও আমি দেখেছি প্রতিটা ভিডিও আপনি দেখেছি খুব সুন্দরভাবে আপনি খণ্ডন করেছেন ভালো আপনি খুব সুন্দরভাবে আর একটা পয়েন্ট আমি ভালো বেশ ভালোভাবে লক্ষ্য করে দেখেছি যে যখন আপনি আলাউদ্দিন জিহাদের খণ্ডন করেন সেই সময়তে আপনি ভাষা নিকৃষ্ট ভাষাগুলো লেন ভাষাগুলো আপনি করেন না কিন্তু যখনই আহলে হাদিসদের বিপক্ষে কোনো আপনি খণ্ডন করতে আসেন তখন আপনার চেহারা চোখ মুখ হাত পা ছোড়াছড়ি দেখে আশ্চর্য হয়ে যায় মানে যখন আপনি বেরলবিতে খণ্ডন করছেন কত সুন্দর সুন্দরভাবে মিষ্টি ভাষাতে সুন্দরভাবে তখন আদাবুল ইকতলা বজায় রেখে করেছেন কিন্তু আহলে হাদিসদের ব্যাপারে যখনই আসছেন তখন আপনার চেহারা রং ভাষা কণ্ঠ সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে এটা তো ঠিক না তাই কি না বেরেলবিদের সঙ্গে আপনাদের ইকতলাপ আকিদাগত ইকতলাপ আমাদের সঙ্গে অধিকাংশ আছে ফুরি ইকতলাপ তো ফুরি ইকতলাপতে এসে আপনি ইকতলাপ করছেন একদম অকথ্য ভাষায় কিন্তু আকিদাগত বিষয়ে কত সুন্দরভাবে আপনি খণ্ডন করছেন তো আমরা বলবো আপনি ইকতলাপ করেন কোনো সমস্যা নেই আহ আলমেরা যদি ভুল করে ভুল ধরেন কোনো সমস্যা নেই তাদের লেখনীতে ভুল থাকলে ভুল ধরেন কোনো সমস্যা নেই তবে আদাবল ইকতলাপগুলো যেন বজায় থাকে এখন বলতে পারেন আমিও কিন্তু অনেক সময় আমি চড়া কথা বলি কেন বলেন তো আপনাদের কাছে শিখেছি ভাই যখন লুৎফর রহমান ফরাজির মতো আপনার মতো আলেম উলেমা যখন মুজফরকে এই জাল জাল শাহেককে এক একজন আলেমের সঙ্গে আব্দুর রাজ্জাক বিন কাজাব লাগিয়েছেন মুজাফরকে জাল কাকে জাল মাদানি এই যে ট্যাগুলো আপনার দেখছেন আলেম হিসাবে আরেকজন আলেমকে দিচ্ছেন তো আপনাদের মানে আপনাদের মধ্যে আদব ঠিক নেই তো আপনাদের দেখে তো আমরা সাধারণ জনসাধারণ শিখবো তাই নয় কি তো আপনাদের কাছ থেকে শিখছি এই ভাষাগুলো তারপরে মানে আলহামদুলিল্লাহ আমি কখনো ভাষা খারাপ করি না হ্যাঁ কিছু সাহিত্যিক ভাষা ব্যবহার করে আক্রমণজনক কিছু শব্দ আমি ব্যবহার করি মানে বিরোধী পক্ষকে কিছু শব্দ ব্যবহার করি যেগুলো একাধিক সে কিতাবে পাওয়া যায় সালাবদের লেখনির মধ্যে কিছু কিছু পাওয়া যায় যে যেমন অনেক জায়গাতে আছে যে আল্লাহ ও এমন কথা লিখেছে তার হাত থেকে অবশ করে দাও সালাবদের কিতাবে এ ধরনের ইবারত পাওয়া যায় তো সেক্ষেত্রে কিছু শব্দগত আমি ভাষাগত কিন্তু কখনো অকথ্য ভাষায় গালিগালাজ হাবিজাবি করি না তো আপনি যে ভুলটা করেছেন সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আপনাদেরকে একটা আমি ভিডিও শোনাই আমাদের আবরার সাহেবের যে তিনি মানে ইকতলাপ করার সময়তে তিনি এত মানে বিশেষ করে একটা ভিডিও আপনাকে দেখাই যে করতে গিয়ে নিজের মূর্খতা প্রকাশ না যে আপনি বাটপালের করেছেন মুজাফর বিন মতো বাটপাল মৃত্যু দাজ্জালের এখানে একটা বড় ভিডিও আছে আমি অত বড় ভিডিওতে চালাতে পারবো না প্রায় পনেরো ষোলো মিনিটের ভিডিও মুজাফর বিন মোসেনের ভুল ধরে কিছু ভাষা প্রয়োগ করেছে দেখেন মুজাফরকে বাটপার টাটপার হাবি যাবে অনেক কিছুই বললো আমি এগুলোর এগুলোরই বিরোধিতা করছি যে আপনি ইখতলাফ করেন এই গোটা আমি আলোচনাটা শুনেছি মুজাফর হোসেনে ভুল ধরতে গিয়ে বাট পার যে কতবার শব্দটা ব্যবহার করেছে কাজদাব গাজ্জাল কতবার যে শব্দটা ব্যবহার করেছে ঠিক নেই তো আমি এই জন্যই লাইভে আসলাম যেহেতু আপনাদের বানান ভুলটা আপনাদের নিকটে ভুল এই জন্য এক মানে বিরোধী পক্ষের আলেম ওলেমার সঙ্গে এই রকম নিকৃষ্ট আচরণ শব্দ প্রয়োগ করেন তার জন্য আপনি যে বুখারি থেকে যে ইবারতটা পড়েছেন বুখারের হাওলা দিয়েছেন আমরা অনুরোধ করব বুখারি থেকে আপনি এই ইবারত এই মতন আপনারা পেশ করবেন দেখি আপনি পারেন কি এর আগে আমি বলেছি যে সোনান তিরমি থেকে বরাদ দিয়েছিলেন যে আল্লাহ রসুল্লাহ সাল্লাম ব্যাখ্যা করেছেন সুরা ফাতিহা প্রসঙ্গে যে ইজাকানা হাদাহু যেটা একাকি নামাজের জন্য আপনি আল্লাহ রসুলের নামে চালিয়েছেন আমি বলেছি আপনি হাদিসটা জাল করেছেন এ মর্মে কোনো হাদিস নাই সুনান তিরমিজিতে এটা ইমাম আহমেদ বিন হাম্বালের কলকে আপনি ইমাম আল্লাহ রসুলের হাদিস নামে চালিয়ে দিয়েছেন মানে আপনি যে আপনিও যে হাদিস জাল করেছেন আপনার ওই বক্তৃতার মধ্যে আছে যে জাল মানে জাল করার ব্যাপারে আপনি নিজে থেকে কাজদাব দাজ্জাল বলেছেন তো সমস্ত কিছু আপনাকে tit for tat antivenom আপনি যেমন দিয়েছেন তেমনই আপনাদেরকে প্রত্যাবর্তন করছে সর্বশেষ কথা এতটাই যে মূল বিষয় হচ্ছে এটা ইখতলাফ করতে পারেন দলিল পেশ করতে পারেন নিজের মাজার পক্ষে তবে আপনি ইকতলাফ যখন করছেন আদাবটা ঠিক রাখবেন ভাষা প্রয়োগের ক্ষেত্রে ঠিক রাখবেন আপনি মনে করবেন যে আপনার বিরোধীর পক্ষ যিনি আছেন উনি একজন আলেম তাকে সম্মান দিয়ে কথা বলেন ইনশাল্লাহ শ্রোতা মণ্ডলী যারা আছে উপভোগ করবে কিন্তু গালিগালাজ ভাষা কুটু মন্তব্য এগুলো উচিত নয় কিছু ভাষা আপনি আক্রমণ করতে পারেন সাহিত্যিক ভাষা দিয়ে আপনি আক্রমণ করতে পারেন আমরা এখানে নিষেধ করব না তবে দাজ্জাল বাটপাড়া কাজদাব ফিতনাবাজ পালিয়ে গিয়েছে আব্দুর রাজাক বিন ইউসুফ ঠিক আছে মুজাফর বিন হোসেন এই হাবিজাবি এগুলো একজন আলেমের মুখে শোভা পায় না আমরা সাধারণ জেনারেল শিক্ষিত আমরা যদি বলে ফেলি এটা কম গুরুত্ব রাখে তবে আপনারা যেহেতু আলেমের মসনাদে আছেন মাদ্রাসায় আছেন পড়াচ্ছেন পড়েছেন আপনাদের মুখ থেকে এগুলো কখনোই শোভনীয় নয় বা শোভাটা পায় না তাই আবরার সাহেবকে সর্বশেষ কথা বলবো এটাই যে আপনি দলিলটা পেশ করবেন বোখারিতে কোথায় আছে নচেত স্বীকার করেন যে আপনি বোখারির নামে মিথ্যাচার করছেন বোখারিতে এমন কোনো হাদিস নাই আর আমি বলছি যে না বোখারিতে এই ধরনের কোনো হাদিস নাই নাই নাই আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করলাম পরবর্তী সময়তে আবরার সাহেবের আরো কিছু মিথ্যাচার নিয়ে আপনার সামনে আসবো আর জলজন্ত মিথ্যাচার একদম জলজন্ত মিথ্যাচার আপনারা দেখতে পাবেন যেহেতু শুরু করেছে তারা বানানো ভুল ধরে সেক্ষেত্রে আমরা তো এগুলো ধরতেই পারি ইনশাল্লাহ আমাদেরও এই কার্যক্রম চলতে থাকবে দেখি তারা তো বিশেষ করে আহলাদিসদের ভুল ধরে ধরে একদম পালা দিয়ে ফেলেছে আমরা শুরু করলাম তাদের সঙ্গে আমরা কয়েকশো ভিডিও তাদের বানাই ইনশাল্লাহ তখনই বোঝা যাবে যে কে কতটা পারে আর কে কতটা ভুল করে আর কে কতটা ভুল করেছে আর কে কতটা পাল্টা জবাব দিতে পারে কেন ভিডিও কাট করে জবাব দেওয়া শুরু আপনারা করেছেন আহলাহিদের স্টেজ দখল করা আপনারা শুরু করেছেন অকথ্য ভাষায় গালিগালাজ করা আপনারা শুরু করেছেন দেখি আমরা আপনাদের সঙ্গে একটু হাত মিলালাম একটু ফিল্ডে আমরাও নামলাম দেখা যাক কদ্দূর কি হয় আজকে মতো আমরা এখানে বিদায় নিচ্ছি ওমা আলাই না ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু